আমার অযথা সব লেখা গান সব শুন মন করে উচাতুন তুমি নি কেন আমাকে তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি